আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কিরে তুই কি নতুন ফোন কিনছিস নাকি হ ভাই আইফোন কিনছি নতুনটা আমাকে আপেল কোম্পানির অরিজিনাল সেট অ্যাপেল কোম্পানির অরিজিনাল সেট ওই তো আপেল কোম্পানির অরিজিনাল সেট ও ওকে আলহামদুলিল্লাহ তো ভাই তুমি এটা কি পড়তেছো এতক্ষণ ধরে ও আমি আসলে কোরআন ঠিকমতো তেলাওয়াত করতে পারি না তাই ওই বই দেখে দেখে একটু শিখতেছিলাম আর কি ও ভাই আর কেউ না অনেক পরিশ্রম হয়েছে দুইশো ডলার এক্সট্রা দিছি এই ফোন সেটটা তাড়াতাড়ি পাওয়ার লেগে তাই নাকি বেটারা এত দাম রাখে কিন্তু এই ফোনটা তো দেখতে গত বছরের মতোই নতুন কিছু তো দেখতেছি না আহা ব্রো গত বছর যে ফোনটা বের হয়েছে সেটা হচ্ছে আইফোন ইলেভেন আর এবছর যেটা বের হয়েছে সেটা হচ্ছে iPhone twelve latest and greatest সবই তো আগের মতোই তাইলে এখানে নতুন কি আছে আহা অ্যাপেল ওদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজিটাকে অনেক আপডেট করে ফেলছে ঠিক আছে হ্যাঁ মনে করো নতুন স্ক্রিন নতুন ক্যামেরা নতুন বাজি আর মাঝখান দিয়ে প্রাইসটাও আপডেট করে দিছে সবই আগের মতোই তো মানে হোয়াটস নিউ আমি আসলেই না জানি না হুম আহ ব্রো এটা হাইপ লেটেস্ট না হলে চলে নাকি একটা ব্যাপার আছে না আসলে এই জিনিসটা হারাম না কিন্তু টাকাটা কি অপচয় হইলো না উফ ভাই তুমি সবসময় খালি সব জায়গায় জ্ঞান দিতে আসো মানে তুমি জিনিসটার ভ্যালুটাই বুঝতে পারলো না তোমার সাথে একটা গল্প তাহলে শেয়ার করি ভাই আমাদের মুসা আলাহিসাল্লাম একবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা তুমি আমাকে একটা বিশেষ দোয়া দাও তো মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বললেন তুমি বলো মুসা লা ইলাহা ইল্লাল্লাহ তো মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে উত্তরটা শোনার পর উনি বললেন এই জিকির বা দোয়া তো আমি সবসময় করি তুমি আমাকে বিশেষ কোনো দোয়া দাও তো আল্লাহ তালা জবাবে উত্তরে বললেন যদি আমরা কোনো দাড়িপাল্লার এক অংশে এই পৃথিবী দুনিয়া এবং স্বর্গ মিলে যা কিছু আছে সব যদি এক সাইডে রাখি আরেক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহকে রাখি এই লা ইলাহা ইল্লাল্লাহর যে ওজন সেটা ওই সব কিছু থেকে অনেক বেশি ভারী হবে সো ভাই তুমি এই আইফোনের জন্য যেভাবে মরিয়া হয়ে উঠছ এইটার যে ভ্যালু তোমার কাছে আছে তার থেকে আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরের মূল্য অনেক বেশি হুম বুঝতে পারছি তো তুমি কোন মোবাইলটা ব্যবহার করো আমি একটা ফোন ব্যবহার করি চলে ফোন টোন ধরি মাঝে মাঝে ব্যবহার করি দেখি এটা মোটামুটি ভালোই চলতেছে আমার এই কিবরিয়া দেখা যা বেটা দেখা যা ভাই কোন সেট ব্যবহার করে দেখা যা হোয়াটসঅ্যাপ দেওয়া ইস বয় কিবস Oh! ভাই আইফোন থার্টিন বের হয়ে গেছে আইফোন থার্টিন বের হয়ে গেছে ভাই আমার লাগবে ভাই আমার লাগবে আসতেছে ভাইরা হয়তো আইফোনের খবর শুনেই পাগল হয়ে যেতেছেন দৌড়ে বেড়াচ্ছেন আমি জানি না আপনাদের এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফটা কতদিন আপনাকে আসলে অন্ধকার একটা জগতের মধ্যে আটকায় রাখবে সময় থাকতে একটু আলোর পথে আসেন ভাইয়ারা এবং বোনেরা আপনারা জীবনযাপন করতে গিয়ে আসলে কিছু জিনিসের উপরে এতটাই ঝুঁকে পড়তেছেন কিছু জিনিসের উপরে এত খরচ করে ফেলতেছেন আসলে আখিরাতের জন্য আপনারা কিছুই গুছিয়ে উঠতে পারতেছেন না সো সবার জন্য একটা রিকোয়েস্ট থাকবে সময় থাকতে আপনারা সবাই একটু নিজেদের মধ্যে সলিউশন করে নেন নিজেদের মন মানসিকতাকে ঠিক রেখে একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করেন আইফোন বলেন এটা সেটা বলেন এগুলো আসতেই থাকবে এগুলো কোনো দিন শেষ হবে না আর এগুলো নিয়ে কোনো দিন কেউ পুরোপুরি স্যাটিসফাইড হতে পারবে না বাট মানে সময় থাকতে আপনারা ভালো কিছু কাজ করে যান যেটার জন্য আপনারা আখিরাতেও পুরস্কৃত হবেন আর একটু আগে আমাকে যে বইটা পড়তে দেখছেন আপনারা সেটা হচ্ছে সাতাশ ঘন্টায় কোরআন শিক্ষা আসলে বেসিক্যালি আমরা কোরআন তেলাওয়াত নিয়ে অনেকেই আসলে তেমন একটা আগ্রহী না বা অনেকে হয়তো পারি না আমার মতো আছেন অনেকে তো তাদের জন্যই বলতেছি একদম জিরো থেকে শুরু করার ব্যাপারে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক উচ্চারণ অক্ষর মানে সঠিকভাবে বোঝা এসব বিষয় থেকে খুব সূক্ষ্ম ব্যাপার আছে সেগুলো আমরা অনেকেই মিস করে যাচ্ছি তো শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য যে নুরানি পদ্ধতি সেটা আমাদের মইনুল স্যার আমাদের একটা বই রিলিজ করেছেন সাতাশ ঘন্টায় কোরআন শিক্ষা খুবই সিম্পল সাতাশটা লেসন আছে এক ঘন্টা করে সবগুলো ইজিলি আপনারা ঘরে বসে ঘরের বাইরে যে কোনো দেশে বিদেশে সব জায়গা থেকেই অ্যাপসের মাধ্যমে পড়ালেখা করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে পড়ালেখা করতে পারবেন ডাইরেক্ট বইও কিনতে পাওয়া যাচ্ছে তো সব কিছু নিয়ে ডিটেলস তথ্য আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মহিন স্যারের ফোন নাম্বারও এখানে দেওয়া আছে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারেন আর ইব্রাহিম ভাই আমাকে এই বইটা একদিন গিফট করেছিলেন সেই ইব্রাহিম ভাইকে অনেক ধন্যবাদ এই বইটা আমাকে গিফট করার জন্য আর যারা যারা এটা নিয়ে চিন্তিত কোন শিক্ষা নিয়ে অনেক আগ্রহী তো তারা তারা একদম মানে উইদাউট এনি ডাউট এই বইটা থেকে শুরু করতে পারেন খুবই গুছায় সুন্দরভাবে সাবলীলভাবে সব কিছু এখানে প্রস্তুত করা আছে ভেঙে ভেঙে ছোটো ছোটো লেসন আকারে দেওয়া আছে তো ছোটো বড় বয়সের যে কোনো কেউ আমার ভাইয়েরা আপনারা যেই চান আপনারা কিন্তু বইটা থেকে শুরু করতে পারেন আর আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন ম্যাটেরিয়ালিস্টিক লাইফ থেকে একটু দূরে সরে আসবেন সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম